কোরআনে আল্লাহ তালা ইস্তেকবারের বিপরীতে অনেক মানুষকে আমরা দেখি হতাশ হয়ে যায় তো হতাশা থেকে মুক্ত করতে কোরআনে নির্দেশনা দিয়েছেন ওমাইয়া রব্বিল্লাহ যে রহমত থেকে নিরাশ তো তারাই হয় যারা পথভ্রষ্ট অনেক মানুষ আছে গুণা করে শয়তান দুইভাবে একজন মানুষকে নষ্ট করে প্রথমে গুনার ভিতরে লিপ্ত করে তারপর গুনার ভিতরে লিপ্ত করার পরে তাকে হতাশ করে দেয় তোর গুণা ক্ষমা হবে না না আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা বলছেন ওমাইয়া তুমি রহমত রব্বিল্লাহ পদভ্রষ্ট ব্যক্তি কেউ আল্লাহ গুণাতে আল্লাহ থেকে আল্লাহর কাছ থেকে নিরাশ হতে পারে না অন্য আয়তা আল্লাহ বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ কেবলমাত্র তারাই হতে পারে যারা যারা পদভ্রষ্ট তারাই শুধু আল্লাহর রহমত থেকে নিরাশ হয় এই জন্য আল্লাহ তালা কোরআনে করিম অন্য আয়তে বলেছেন যে কোরআনে করিমে যে বেশি আল্লাহর কাছে তুমি যত তওবা করার জন্য নির্দেশনা দিয়ে বলেছেন যে সমস্ত গুণা তিনি ক্ষমা করে দিবেন ইন্নাল্লাহ ইয়াকুল দুরুবা জামিয়া আল্লাহ সমস্ত সমস্ত গুণা তিনি ক্ষমা করে দেন অর্থ হচ্ছে গুণা হয়ে গেলে নিরাশ হওয়া যাবে না কিভাবে তাদের আমাদের এগিয়ে আসতে হবে তওবা ইস্তেকবারের মাধ্যমে আল্লাহর কাছে এগিয়ে যেতে হবে যত গুণাই হোক না কেন শিরিকের থেকে তো কম অনেক মানুষ আছে বুঝে না শিরিক করছে অথচ ইস্তেকবার করতেছে সাধারণ গুণা থেকে ইস্তেকবার করে শিরিক থেকে ইস্তেকবার করছে না অনেক মানুষ জানেও না যে বেদাত থেকে বেদাত বড় গুণা সেখান থেকে ইস্তেকবার ক্ষমা প্রার্থনা করছে না কিন্তু সামান্য কোনো গুণা থেকে বিষয় করে দেখতেছে এটাও শয়তানের কারসাদি বিভিন্নভাবে শয়তান মানুষকে বিভিন্নভাবে ভিন্ন পথে পরিচালিত করে কখনো কখনো গুণাতে লিপ্ত করে তাকে নিরাশ করে দেয় কখনো কখনো তাকে তওবা থেকে নিরাশ করে তাকে ভিন্ন পথে পরিচালিত করে এই জন্য ইমানদার কখনো হতাশ হতে জানে না আবার গুণা করার পরে তওবা থেকে মুক্ত হতে পারে না ইমানদার সবসময় গুনার মধ্যে লিপ্ত হবে না এমন কথা বলা হয়নি গুনা করবে ইমানদার রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন বনি আদম খত্তা প্রতিটি বনি আদম গুণা করে উত্তম গুণাগার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে এই জন্য ইমানদার গুণা করবে না তা না গুণা হবেই গুণা হবে না এমন কোনো কেউ নাই যে গুণা করেনি ওয়াইউ আব্দিন মা এমন কোনো ব্যক্তি নাই যে কোনো গুণা হয় না কিন্তু গুণার পরে সে ব্যক্তি উত্তম যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নবী আসুলরা এদের নবী রাসুলদের দিকে তাকালে আমরা দেখতে পাই তারা সারাই তওবা করেছেন দেখুন আদম আলাহ সালাম তিনি যখন যখন তিনি সেই গাছ নিষিদ্ধ গাছ থেকে খেলেন তখন তিনি তবা করেছেন কি বলে আল্লাহ আমি আমার নিজের নফসের উপর আমরা আমাদের নিজের নফসের উপর জুলুম করেছি যদি আপনি ক্ষমা করে না দেন যদি আপনি আমাদেরকে মাফ না করে দেন এবং দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব এর অর্থ হচ্ছে আদম আলাই সালাতাম তিনি সালাম তিনি তওবা করেছেন নু আলাই সালাতাম আল্লাহ তালা জানিয়ে দিলেন যে যখন তিনি তার সন্তানকে সন্তানের জন্য তিনি সন্তানের জন্য আবদার করেছেন আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তানকে বাঁচানোর জন্য তিনি তো আমার পরিবার আপনি তো ওয়াদা করেছেন যে আমার পরিবারকে রক্ষা করবেন আমার সন্তান তো পরিবারের অংশ তাকে কি আপনি বাঁচিয়ে দেবেন আল্লাহ তারা তাকে কঠোর ভাষায় তিনি তাকে কঠোর ভাষায় তার প্রতি তিরস্কার করেছেন এবং বলেছেন ইন্নাউলাই আহলিকা এই নোট যে তোমার পরিবার অন্তর্ভুক্ত হতে পারে না কারণ ইমানদারদের পরিবার অর্থাৎ যারা ইমানদার তারাই হবে যারা বেইমান তারা কোনোদিন ইমানদারের পরিবার পরিবারের ভুক্ত লোক হইতে পারে না এই জন্য তা আল্লাহ তারা তাকে নিষেধ করে দিয়েছেন হ্যাঁ তারই সন্তান কিন্তু সে যেহেতু তাওহিদবাদী নয় সেহেতু নুহের পরিবার ভুক্ত নয় তখন নু আলাইসালাম ভয় পেয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি আল্লাহ আমি আপনার কাছে আপনার কাছে আশ্রয় চাচ্ছি যে এমন কিছু না জেনে আল্লাহ আপনার যিনি চেয়ে বসেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন ইল্লা তকভরলি যদি আপনি আমাকে ক্ষমা না করেন ও তার হামনি দয়া না করেন আকুমিয়াল খাওয়া আমি তো ক্ষতির কাছে মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এর অর্থ হচ্ছে নবীরাও তাদের যে কোনো কর্মকাণ্ডে বেশি বেশি ইস্তেফার করতেন দেখুন নু আলাইসালাম জীবনের শেষ মুহূর্তে যখন দোয়া করেছেন রব্বির ফিরলি হে আল্লাহ ক্ষমা করে দিন আমাকে অলিওয়ালে দেই আমার পিতা মাতাকে অলিমান দাখালা বাইতিয়া মুকমিনান যারা আমার ঘরে প্রবেশ করবে ইমানদার অলিল মুকমিনিন অল মুকমিনা ইমানদার নারী পুরুষদের জন্য এভাবে তিনি ক্ষমা চেয়েছেন নবীরা নু ইস মুসা আলাইসালামের দিকে তাকান তিনি কি বলেছেন যখন তিনি এক কীর্তিকে চড় মারার কারণে কীর্তি মরে গিয়েছিল এটা ইচ্ছাকৃত তিনি মেরেছেন চরটা কিন্তু মারতে চাননি কিন্তু সাধারণত এই লোকটা দুর্বল ছিল তার হার্ট অ্যাটাক করে মরে গেছে তখন তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন কি বললেন বললেন রব্বে আল্লাহ আমি নিজের করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন রহিম তিনি এবং দয়াদ্র এবং তিনি অন্য বলেছেন আল্লাহ আমাকে ক্ষমা আলি আমার ভাইকে ও রহমাতিকে আমাকে আপনার রহমতের ভিতরে প্রবেশ করুন আমাদেরকে ও আল্লাহ আপনি তো দয়াদ্র সমস্ত রহমতের মালিক আপনি কখন তিনি সেটা বলেছিলেন যখন তিনি তাওরাত নিয়ে এসে দেখে যে মূর্তি গরুর পূজায় লিপ্ত গরুর বাচ্চা পূজায় লিপ্ত তখন তিনি তার ভাইকে চুল ধরে টেনে বললেন যে তুমি কি করেছ তুমি কি করেছ এরা যে মূর্তি পূজা করছে আমি তোমাদের জন্য হেদায়তের বাণী আনতে গিয়েছি আর তোমরা এই পদবসটা থেকে বেছে পদবসটা থেকে বেছে নিয়েছ এই কথা বলে তিনি তার ভাইকে ধরলেন চুল সহ কারণ এইটা ছিল গায়রা আল্লাহর নষ্ট হয়েছে এখানে অবশ্যই গায়রাত থাকা উচিত এখানে আত্মমর্যাদা থাকা উচিত আল্লাহর জন্য কাজ কাজটি করা উচিত বড় ভাই হলে কি হবে তাওহিদের জায়গাতে কোনো ছাড় নেই তিনি ধরে যে মাথা ছেড়ে তখন তার ভাই বললেন ইয়াবনা উম হে মায়ের ঘরের সন্তান আমার দাড়ি ধরো না আমার চুল ধরো না আমি তাদেরকে নিষেধ করেছি তারা শুনেনি তখন তিনি দোয়া করলেন আল্লাহ আমাকে আমার আমার ভাইকে যেহেতু তার সে নিষেধ করেছে আমাদেরকে আপনার রহমতের ভিতরে জায়গা দিন আমাদেরকে ক্ষমা করুন কারণ তাওহিদ ঠিক ছিল এই জন্য ক্ষমা প্রার্থনা করতে তিনি পেরেছেন ইমানদাররা সেভাবেই তাওহিদ ঠিক রেখে ইস্তেকবার করে ক্ষমা প্রার্থনা করে মুসা আলাহ সালাতাম তিনি এবং তার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করলেন ইব্রাহিম আলাই দিকে তাকান তিনি কি বললেন আল্লাদি আল্লাদি কলাকারি বাবু যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখাবেন ওয়াল্লাদি ওয়ুত্রাহিনী ওয়েসফিন যিনি আমাকে খাবার এবং পানীয় দেন ওইজা মারিত ওয়েসফিন যিনি যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দেন ওয়াল্লাদি ইউমি তিনি সুমাইয়হীন যিনি আমাকে মৃত্যু দেন তারপর জীবন দেন ওয়াল্লাদি আতমারু আইয়াগফির আলী খতিআতি ইয়াউমাদ্দিন আর যার ব্যাপারে আমি আশা করি যে তিনি আমাকে কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন এভাবে নবীরা সবচেয়ে সম্মানিত যেই নবী মোহাম্মদ সাল্লাহ পরে বলা হয় তাকে ইব্রাহিম আলাইসালাতুয়াল্লাম তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ইউনুস আলাইসালাতুয়াল্লাম তিনি কিভাবে ক্ষমা প্রার্থনা করেছেন যখন তিনি মাছের পেটে বন্দী জীবন যাপন করছিলেন তখন তিনি বলছেন যে আপনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই আমি আপনি তো পবিত্র অর্থাৎ আপনি আপনার তাওহিদ আমি বাস্তবায় আপনার তাওহিদের ঘোষণা আমি দিচ্ছি আপনি যে কোনো খারাপ পাপ গুণ থেকে মুক্ত আপনার গুণাগুণ আমি বর্ণনা করছি আপনার গুণগুলি আমি বর্ণনা করছি আমি তো নিজের নফসের উপর অত্যাচার করেছি আল্লাহ তালা কোরআন কারীম বলছেন যদি তিনি তসবির পাঠকারী না হতেন তাহলে কিয়ামত পর্যন্ত সে মাসের পেটে থাকতো আল্লাহ আকবর এই তসবির পাঠ করে আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়েছেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে এই জেলখানা থেকে বের করে দিয়েছেন আবার তিনি তার কাউমের কাছে গিয়ে হেদায়তের বাণী শুনিয়েছেন এই জন্য নবীরা সবসময় যে কোনো কিছু হতো তারা সবাই ঘরের দিকে তারা প্রত্যাবর্তন করতেন আল্লাহর দিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন দেখুন সুলাইমান আলাই সালাতাম তিনি দোয়া করছেন রব্বিল ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন ও হাবলি মুলকা লাইয়াম্বাগিলি এমন রাজত্ব আমাকে দিন যে রাজত্ব আর কোনোদিন কেউ যেন না পায় আল্লাহ তারা তার সেই দোয়া কবুল করেছেন আল্লাহ তারা তার দোয়া কবুল করেছেন দাউদ আলাই সালাতু সাল্লাম যখন তাকে ফেতনায় নিপীড়িত করলো ফেতনায় নিপীড়িত করে তিনি বুঝতে পারলেন বিপদে পড়ে গেছেন তখন তিনি আল্লাহর কাছে আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন এবং রুকুতে পড়ে গেলেন সেই জায়গায় পড়ে গেলেন কোরআনে কেরিমে আল্লাহ তালা সেটা উল্লেখ করছেন সুরা সহদের মধ্যে এর অর্থ হচ্ছে যে যে কোনো মানুষ যে নবীরা যদি এটা করে থাকে আমাদের জন্য বেশি বেশি করে আরও বেশি ক্ষমা প্রার্থনা করা যাদের কোনো গুণা নেই গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাদের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম যার আগের পরের সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে করে দিয়েছেন আগের পরে সমস্ত তিনি তিনি বেশি বেশি করে একই মজলিসে শুনতেন একশোর বেশি যে রব্বি ইগফিরলি ওয়া আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর রব্বি ইগফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুল তাওয়াবুর রাহিম রাসূলুল্লাহ বলতেন অন্য বর্ণনাতে আছে বর্ণনা আছে ইন্নাকা আনতাত তাওয়াবুল দুটাই আছে শতবার তিনি এক এক মজলিসে বসতেন বলতেন অর্থাৎ কোনো মধ্যে বলছে বসছে এখানে কথা হচ্ছে কিন্তু মাঝে মধ্যে তিনি রব্বির ফিরলি অতুবা আলিয়া ইন্না কান্তা তাওয়াবুর রাহিম ইন্না কান্তা তাওয়াবুল কাপুর একশো বার সাহাবাহিক গ্রন্থে যে এতবার বলছেন আর আমরা যারা গুণা প্রতিনিধিত করেই যাচ্ছি কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি না আর আশা করছি যে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন এ হচ্ছে দুরাশা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে শুধু আশা দিয়ে নয় কাজ করতে হবে কিছু করে তার ওসিরে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন ওল্লাহে আল্লাহ শপথ করে বলছি ইন্নিলা আস্তাকুল্লাহ আমি অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো আতুবিলেই তার কাছে তবা করি ফিলিয়মে একই দিনে আকসার বিন সাকাইন আমার সত্য পরিমাণের বেশি রাওয়াহুল বুখারি ইমাম বুখারি হাদিসটি বর্ণনা করেছেন আবু আবকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এবং উত্তম ব্যক্তি ছিলেন তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার সালাতে এমন একটি দোয়া শিক্ষা দেন যে সালাতের মধ্যে আমি আল্লাহর কাছে চাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইস্তেগফার শিক্ষা দিলেন সেটা কি আমরা সেটা বলে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি প্রত্যেকটি মানুষ তাহলে প্রত্যেকটি মানুষ তিনি সিদ্দিক আকবর তারপর তিনি বলছেন তাকে শিখিয়ে দিচ্ছেন বলতে আল্লাহ জলাম তু নফসি জুলমান কাতিরা আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি আনতা আপনি ব্যতীত কেউ গুণা ক্ষমা করে দিবে না কেউ গুণা ক্ষমা করবে না জুলুম করায় গুণা এটা প্রমাণিত হলো ওয়া ইন্নাহুলা ইয়াকফিরু যুনুবা ইল্লা ফাগফিরলি আপনার পক্ষ থেকে ক্ষমা দিয়ে আপনি ক্ষমা করে দেন স্পেশাল ক্ষমা দিয়ে আমাকে আপনি পার করে দিন ওর হামনি আমার প্রতি দয়া করুন ইন্নাকা আন্তাল গফুর রাহিম নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়াদ্র এটাও বুখারি মুসলিম হাদিসে বর্ণিত আছে এবং ওমর আদি আল্লাহ তিনিও আল্লাহর কাছে ইস্তেকবার করতেন বেশিরভাগ এমনকি রসুল্লাহ সাল্লাহ সাথে তিনি একদিন হোদাইবিয়ার সন্ধির দিন তিনি যখন বড় বড় কথা বলছিলেন তখন রসুল্লাহ সাল্লাম তিনি বলছিলেন ইয়া রসুল্লাহ আমরা কি আমরা কি হকের উপর নই এরা কি বাকির উপর নয় আপনি কেন এগুলি এইভাবে তাদের শর্ত মেনে নিচ্ছেন এই কথা বলার কারণে তিনি আর শেষে বললেন আমি অন্যায় করে ফেলেছি রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন দেখুন ইয়াকুব আলাহ সালাতাম ইয়াকুব আলাহ সালাতাম তার কাছে তার ছেলেরা এসে বলল ইয়া না হে আমাদের পিতা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন বুঝা গেছে জীবিত মানুষের কাছে বলতে পারবেন যে আপনি আমার কাছে আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন কিন্তু